এই দোয়া করার ক্ষেত্রে হাত উঠাতে হবে কি হবে না এটা একটা ব্যাপার এই ক্ষেত্রে আমি যেটা বলবো যদি আপনি সালাতের ভিতরে করেন এই দোয়া তাহলে হাত যেখানে থাকার সেখানেই থাকবে যেমন সেজদাতে যদি করেন হাত কোথায় থাকে জমিনে থাকে তাহলে সেজদাতেই পরে আপনি দোয়া করবেন ওখানে হাত ওঠানোর কোনো অপশনই নেই আর যদি আত্মাহিয়াতর মধ্যে পড়েন মানে সালাম ফেরানোর পূর্বে বৈঠকে হাত কোথায় থাকে হাত পায়ের উপরে উরুর উপরেই থাকবে ওখানে আর হাত ওঠানোর কোনো অপশন নাই ওইভাবেই থাকবে আর যদি আপনি সালাতের পরে ইস্তেখারা দোয়া করেন তাহলে উত্তম মনে করি অবশ্যই আপনি হাত উঠিয়ে দোয়া করেন কারণ হাত উঠানোর ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বের সাথে কিন্তু হাত ওঠানোর কথা আসছে হাত উঠিয়ে দোয়া করা আমভাবে দোয়া করার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ বেশি উপযোগী এই ক্ষেত্রে আমি আপনাকে একটা দুইটা হাদিস শুধু বলবো যে আমরা অনেক সময় বলি যে হাত উঠিয়ে দোয়া করাটা বেদাত আজকে অধিকাংশ আমাদের অবস্থাটা কি আমাদের শেখগণ যেই কথাটা বলে আসলে এটা সূক্ষ্ম একটা ব্যাপার আছে ওনারা হাত উঠিয়ে দোয়া করাটাকে বেদাত বলে নেই কোনো শেখ বলে নেই আজ পর্যন্ত বলে নেই এখন যে শুনে সে যদি ভুল শুনে বা ভুল বুঝে এটা তার ব্যাপার কোনো আলেম হাত উঠিয়ে দোয়া করাটাকে না যায় বেদাত বলে নাই তারা কোনটাকে বেদাত বলে ওই সম্মিলিতভাবে যেমন এই যে আমরা এখন এখন অনুষ্ঠান শেষ হবে আমি হাত উঠেলাম আপনারা সবাই মিলে যে আসেন আমরা হাত উঠিয়ে আল্লাহর কাছে দোয়া করি এইভাবে সবাই হাত উঠিয়ে দোয়া করা একজন দোয়া করবে আর বাকিরা বলতেছেন আমিন ইমাম সাহেব সালাম ফেরানোর পরপরই সে দোয়া করা শুরু করে দিল কি বলে আল্লাহ মামিন বেরাহমাতিকা কাইয়া রহমান রাহমিন আগে পরে কিছু নাই এটা দোয়া এই তামসাটাকে সালাফগণ বেদাত বলতেছে সালাফি আলেমরা এটাকে বেদাত বলেন কারণ সালাম ফিরানো পাচক তো নামাজের পরে আপনি এখানে রাসুসলামের প্রায় দশটা জিকির আসকারকে কবর দিয়ে দিয়েছেন দশ থেকে তেরোটা হবে গত এটা বলেছিলাম অনেকে কমেন্ট করেছেন যে ভাই একটা বক্তব্যই করবেন যে নামাজের পরের সেই দশটা তেরোটা জিকির আজকার কি এই সম্পর্কে আলহামদুলিল্লাহ অনেকেরই বক্তব্য আছে তারপর ইনশাল্লাহ আমরা করব যেহেতু নামাজ নিয়ে আলোচনা করব করব। তো যেখানে রসুল্লাহ সাল্লাহ আলিয়াল্লাম সালাম ফেরানোর পরে কি বলতেন আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ এটা একটা আল্লাহ আন্তাসালাম ওমিন কাসালাম তাবারক তাইয়াজ আল জালাল ইউল ইকরাম এটা একটা লাহাওয়ালা কতলা এইভাবে তিনি বলতেন আমরা ইনশাল্লাহ নামাজের পরে বাদ আসসালাম জিক্রু বাদ আসসালাম এই নিয়ে একটা বক্তব্য করব তো এই জিকিরগুলো সব আপনি বাদ দিয়ে দিয়ে মোনাজত নিয়ে লাফালাফি করেন অথচ এইটাকে বেদাত বলা হয়েছে এটা এই সময় হাত তুলে দোয়া করার সময় না এটা জিকির আসকার করার সময় আর সেই জায়গায় আপনি দোয়া ঢুকিয়ে দিয়েছেন এটাকে বেদাত বলা হচ্ছে কিন্তু ব্যক্তিগতভাবে আপনি একা যখন দোয়া করবেন নির্জনে তখন এমনির চেয়ে হাত উঠিয়ে দোয়া করাটার গুরুত্ব সব থেকে বেশি হাত উঠিয়ে দোয়া করার ক্ষেত্রে আমি মাত্র দুইটা হাদিস আপনার কাছে উল্লেখ করবো ইবনে আব্বাস রাজি আল্লাহ তালাহ থেকে একটা কথা পেশ করেছেন আবু দাউদ এবং মুসান্নাফ ইবনে আবি সাহেবাতে এসছে আলমাস আলা তিনি বলতেছেন আন্তারফাইয়াদাইকা হাজো আমান কি ভাই আদরিবনে আব্বাস বলতেছেন তুমি যখন হাত উঠিয়ে দোয়া করবো আল্লাহর কাছে তোমার হাতটা যেন অন্তত কাঁধ পর্যন্ত ওঠে মানে এতটা উঁচুতে যেন ওঠে অনেকে হাত ওঠে এইভাবে দেখেন মিলাদ পর্বে কিছুক্ষণ হাত উঠেছে এইভাবে রানের উপরে রেখে না আদরিবনে আব্বাস বলতেছেন যখন তুমি হাত উঠাইবা তোমার হাতটা যেন অন্তত এই কাঁধ বরাবর পর্যন্ত যেন উঠে উঁচুতে ওঠে তারপরে মান কি ভাই আও নাহুয়া হুমা তার কাছাকাছি যেন হাতটা ওঠে ওয়াল ইস্তেকফারু আন্তশিরু বে উসবুই ওয়াহেদাতিন আর ইস্তেকফারের ক্ষেত্রে তিনি এক আঙুল দিয়ে দেখিয়েছেন মানে লাইলাহা ইল্লাল্লাহ বলার ক্ষেত্রে আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার ক্ষেত্রে যেমন আমরা সাইদুল ইস্তেকফার করি না লা ইলাহা ইল্লা আন্তা তো সেই ক্ষেত্রে দোয়া করার ক্ষেত্রে তিনি বলতেছেন দুই হাত নয় এক আঙুল উঠাবে মানে আল্লাহর দিকে ইশারা করার ক্ষেত্রে ওয়াহিদা আর অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ের ক্ষেত্রে আন্তামুদ্দা ইয়াদাইকা জামি আন আর তোমার একাগ্রতার ক্ষেত্রে যখন তুমি একেবারে বেশি হাল মানে একবারে ডুবে যাবে দোয়াতে তখন তোমার হাত দুই হাতটাকে প্রসারিত করে দিয়ে আল্লাহর কাছে ডাকবে ইয়ামুত্তু একে লম্বা করে দেবে হাত তখন আর কাঁধ বরাবর থাকবে না একেবারে লম্বা হয়ে যাবে যেইভাবে আপনি পারেন আল্লাহকে ডাকেন অনেক সময় দেখা যায় হজের মাঠে সেই দৃশ্যটা একবার কাঁদতেছে হাত উঠে গেছে ওই এক ব্যক্তি যে সফরে ছিল চুলগুলো উস্কো খুস্কো ধুলোয় দূষরিত সে রাফাইয়া দেয় তার রবের কাছে হাত প্রসারিত করে দিয়ে ডেকেছিল কিন্তু আল্লাহ তার দোয়া কেন কবুল করে নাই হারাম হওয়ার কারণে সে হারাম খেত হারাম পান করত হারাম পোশাক ছিল এবং খাদ্য খাওয়ার কারণে তার জীবন যাত্রাটাই ছিল হারামের পথে এই জন্য আল্লাহ বলছে ফান্না ইউস্তা যাবো লিজা আলী তাহলে এই হারাম খোরের দোয়া আমি আল্লাহ কিভাবে কবুল করতে পারি এই জন্য আল্লাহ শুধু কবুল করে নাই কিন্তু তার অবস্থাটা দোয়া কবুল হওয়ার মতো ছিল সফরে ছিল ধুলে দূষরিত আবার হাত উঠিয়ে আল্লাহর কাছে দোয়া করতেছেন হাত উঠিয়ে দোয়া করলে যে আল্লাহ সুবানা হুয়া তালা কবুল করেন সেটা আরেকটা দলিল স্পষ্ট দলিল আছে তো এই হাদিসটা যেটা আব্দুল ইবনে আব্বাস রাদিল্লাহ তালাহুমা বলতেছেন যে দোয়া করার ক্ষেত্রে তুমি হাতকে প্রসারিত করো এটা আবুদাউদে পেয়ে যাবেন এক হাজার চারশো উননব্বই eight nine one four eight nine আর এর মর্যাদা সম্পর্কে একটা হাদিস বলি যেটা ইবনু মাজা এবং ইমাম তিরমিজি রাহমাহুল্লাহ আবু দাউদ হাদিসটা এনেছেন ভাষাটা আমি ইবনু মাজা থেকে নিয়েছি হাদিস নাম্বার হচ্ছে তিন হাজার আটশো পঁয়ষট্টি আবু দাউদে আছে এক হাজার চারশো অষ্টআশি তিরমিজিতে হাদিসটা দোয়ার অধ্যায় রয়েছে তিন হাজার পাঁচশো ছাপ্পান্ন three double five six Salman রাদি আল্লাহ তালাহু থেকে বর্ণিত আনি নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লাম কল এন্না রব্বাকুম আল্লাহ রাসুল সাল্লাম বলেছেন নিশ্চয়ই তোমাদের প্রতিপালক হাইয়ুন করিমন অত্যন্ত লজ্জাশীল এবং সম্মানিত হাইয়ুন করিম ইয়াস্তাহি মিন আবদিহি আইয়ারফা ইয়াদাইহি ইলাইহি ইয়াদাইহি যখন তার কোনো বান্দা আল্লাহর কাছে হাত উঠিয়ে দিয়ে দোয়া করে তখন আল্লাহ সুবহানা হুয়া তালা ফাইয়া ফায়ারুদ্দাহমা সিফরা সেই হাত দুইটাকে খালি ফিরিয়ে দিতে লজ্জাবোধ করে মানে আল্লাহর কাছে যদি কেউ হাত ফেলে আর সেই হাত দুইটা কিছু না পেয়ে খালি হাতে ফেরত আসবে এটা ওকে খালি ফেরত পাঠাতে আল্লাহ লজ্জাবোধ করেন যে আমার কাছে হাত তুলেছে আর ওকে আমি খালি হাতে ফেরাবো তার মানে আল্লাহ সুবাহ তালা একটা লজ্জা পায় মানে লজ্জিত তিনি যে মানে লজ্জাশীল হওয়ার কারণে তিনি দান করেন যদি আপনি হক নাও রাখেন আর অনেক সময় এমন হয় না যে আপনি এতটা সম্মানিত না সবার সামনে আপনার কাছে অনেক বিক্ষোভ আছেন এমন ব্যক্তি এসে হাত পাচ্ছে আপনি ওর হলিয়ে মাথা থেকে পা পর্যন্ত দেখলেন আপনি দেখলেন যে অনাওরা তো দেওয়া যাবে না ও তো বাটপার কিন্তু তারপরও কেন সে দেয় লজ্জায় লজ্জায় পড়ে যে এতগুলো মানুষের হাত পাচ্ছে তো এখন না দিলে কি হবে বলবে যে লোকটা কৃপণ এটা কিন্তু লোক দেখানোর উদ্দেশ্য নয় তার স্বভাব দান করা কিন্তু এমন কিছু ব্যক্তি আছে যাদেরকে সে দেয় না দিবে না কিন্তু এমন জায়গায় এসে চেয়েছে এখন লজ্জা হইলেও তাকে দিতে হবে এরকম অনেক সময় আপনি গরু কুরবানি করেন তাই না কুরবানির গুস্ত বিতরণ করতে করতে শেষ প্রায় শুধু আপনার টুকুই আছে এমন এক পার্সন এসে আপনার কাছে গুস্ত চেয়েছে হাত পেয়ে পেতেছে এখন আপনার লজ্জায় হইলেও তাকে দিতে হবে এটা হচ্ছে লজ্জা মানে আল্লাহ লজ্জা পায় বলতে কিসের লজ্জা এটা বুঝতে হবে আপনাকে এটা হচ্ছে সম্মান মানে এমন একজন ব্যক্তি আপনার দরজায় এসে পৌঁছে গেছে এখন আপনার সম্মান এত সম্মান করে আপনাকে আপনার সম্মানের খাতিরে এখন নিজের প্যাকেট থেকে হলো তাকে দিতে হবে এটা হচ্ছে লজ্জা এটা বোঝাতে চাচ্ছে তো আল্লাহ সুবাহানা হুয়া তালা এতটা সম্মানিত যে কোনো বান্দা যদি তার কাছে হাত পেতে দেয় আইয়ারুদ্দাহমা সিফরা আরেকটা বর্ণনা আসছে খা এ বাইনে মানে অপারক করে ফিরিয়ে দিতে আল্লাহ লজ্জা পায় যে এই লোকটা আমার কাছে হাত পেচ্ছে তার মানে তাকে আল্লাহ দেয় দেয় দিয়েই থাকেন এটা বর্ণনা করা হয়েছে হাদিসে যেটা আমি নাম্বারগুলো বললাম দুঃখজনক বিষয় কি জানেন আমি আজকে এখান থেকে গিয়ে এই টুকরাটা আগে পোস্ট করব যে হাত মানে দোয়ার হাত উঠাবেন কিনা এই যে হাদিসটা বললাম না যে আল্লাহ তালার কাছে কেউ হাত পাতলে আল্লাহ তাকে খালি হাতে ফেরায় না আরে একটা কয়েকটা মানুষ তো বিরক্ত করতেছি ইদানিং সে আমি গত বক্তব্যে বলছি পর্যন্ত মানুষ যদি না বোঝে হিতাহিত জ্ঞান যদি না থাকে তাহলে এদের সাথে কিছু করার নাই তাকে আমি বারবার বলেছি আপনি দোয়া করবেন কিন্তু সিদ্ধান্তটা আপনি নিয়েন না সিদ্ধান্তটা আল্লাহর উপরে ছেড়ে দেন কিন্তু বলতেই হবে সে মহিলার নাম আমি নিব না চিনিও না যেহেতু কিন্তু বলতেই হবে কিছুটা সে শুনলে কি হবে এটা তার ব্যাপার কিন্তু শিক্ষার জন্য বলতেছি আপনাদেরকে সতর্ক সাবধান করতেছি সে বারবার বলতেছে যে হুজুর আপনি বলছেন দু আল্লাহ কবুল করে এই করে সেই করে আমি তো এতবার আল্লাহকে ডাকতেছি হচ্ছে না তো মানে তার সংসার ভেঙে গেছে মানে সে তার স্বামীর কাছে আবার ফেরত যেতে চায় কিন্তু তার স্বামী এতটা অসন্তুষ্ট হয়েছে তাকে আর গ্রহণ করবে না সে কোনো তদবির করে কাজ হচ্ছে না কোনো দোয়াই কোনো কাজ হচ্ছে না বলতেছে স্বামী আরও আরও শক্ত হয়ে যাচ্ছে তার অন্তর নরম দুর্গতা শক্ত হয়ে যাচ্ছে সে আজকে এমন একটা শব্দ ব্যবহার করেছে আমার বাধ্য হয়েছি আমি ফোনটাকে কেটে দিতে সে বলতেছে আমি তো আল্লাহর কাছে দোয়া করি আর আল্লাহ আমি জানি আমার আল্লাহর প্রতি আমার বিশ্বাস আছে আল্লাহ শুনবেই সে যদি আমার জন্য কল্যাণকর নাও হয় তারপর আমি তাকিয়ে চাই বুঝছেন মানে সে আল্লাহর কাছে বলতেছে আল্লাহ সে ভালো কার মন্দ হোক আল্লাহ তুমি আমাকে ওকেই দাও তাকে আমি বারবার বুঝাইতে চাচ্ছি দেখেন সিদ্ধান্তটা আপনি নিয়েন না আল্লাহর হাতে ছেড়ে দেন আল্লাহ বলতে তুমি আমার কাছে চাও যেটা কল্যাণকর আমি সেটা করব। কিন্তু আপনি যদি বলেন যে না আল্লাহ আমি এই মেয়েটাকেই বিয়ে করব। তাহলে এটা কল্যাণ কর এটা কল্যাণ হইল তাহলে আপনার দোয়া তো কেমন পর্যন্ত কবুল হইল আপনি বলতেছেন রাব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা আর আপনি চাচ্ছেন উদ্দেশ্য কি আল্লাহ তুমি আমার কুটিপতি বানাও আমি অনেক অনেক আগে একটা সূক্ষ্ম একটা পয়েন্ট আপনি মনে রেখেন আপনি বলতেছেন রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা কোন সেন্সে যে আল্লাহ তুমি আমার কুটিপতি বানাও মানে দুনিয়ার কল্যাণ দাও আপনি একটা মহিলাকে টার্গেট করেছেন ওকেই বিয়ে করবেন আর বলতেছেন রব্বানা আতিনা দুনিয়া হাসানা আপনি জেনে নেন এই দোয়া যদি কবুল হয় কেয়ামত পর্যন্ত আপনি কুটিপতি হইতে পারবেন না কেয়ামত পর্যন্ত আপনি মহিলাকে বিয়ে করতে পারবেন না জানেন কেন কারণ আপনি আল্লাহর কাছে চেয়েছেন কল্যাণ কি বলছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা তার মানে আপনাকে আল্লাহ সুবাহ তালা অতটাই দেবে ওই মেয়ের সাথে সম্পর্ক হবে ওই ঘরে ওই পুরুষের সাথে সম্পর্ক হবে যেটার মধ্যে আপনার কল্যাণ আছে কারণ আপনি কিন্তু আল্লাহর কাছে কল্যাণ চেয়েছেন দুনিয়ার কল্যাণ আর আপনি যদি বলেন রব্বানা ফিদ দুনিয়া যে আল্লাহ তুমি আমার দুনিয়া দাও এই দুনিয়া হচ্ছে পয়সা দুনিয়া হচ্ছে যেটা টার্গেট করতেছেন সেটা কিন্তু এটা যদি আল্লাহ দিয়ে দেয় তাহলে কিন্তু আপনার পরকাল কিন্তু একেবারে যাবে কারণ আল্লাহ কি বলতেছেন অমা আলাহু ফিল আখিরাতি মিন নাসিব আরেক জায়গায় আসছে অমা ফিল আখিরাতি মিন খালাক যেই ব্যক্তি শুধু দুনিয়া চায় তাকে আমি যদি দুনিয়া দিয়ে দেই তাহলে পরকালও আমার কাছ থেকে কিচ্ছু পাবে না মানে জান্নাত পাবে না সে কত সেন্সিটিভ বিষয় আর যদি আপনি বলেন রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা আল্লাহ তুমি আমাকে উত্তম জীবন দান করো দুনিয়ার উত্তম জীবন তাহলে আপনি কুটিপুতি হইতে চাচ্ছেন আল্লাহ যদি মনে করে যে আপনাকে কুটিপুতি বানানোটা এটা আপনার জন্য ক্ষতি আল্লাহ বানাবেন আপনাকে কুটিপুতি এই জন্য অনেকে বলবেন যারা হুজুর দোয়া তো করতেছি একটা ভালো চাকরির জন্য কিন্তু এই দোয়া দিয়ে করি কিন্তু কাজ তো হয় না তখন বুঝতে হবে যে না আপনার দোয়া কাজ হয়েছে এই চাকরিতে আপনার বরকত নেই এই টাকাতে আপনার বরকত নাই এই মহিলা বা এই পুরুষের কাছে আপনার বরকত নাই এই জন্য বুঝে শুনে দোয়া করতে হবে তো এই মহিলাটা এই বোনটা সুভান আল্লাহ এক তো ভুল করতেছে বারবার আমি বললাম যে আপনি তওবা করেন গত ফোনে আল্লাহ সম্পর্কে একটা বাজে মন্তব্য করেছে আমি বলছি আপনি তওবা করেন আজকেও ঠিক একই কাজ সে বলতেছে আমি তো আল্লাহর কাছে দোয়া করতেছি এই পুরুষ আমার জন্য খারাপ হোক তাও আমি চাই ভালো হয়ে গেছে আচ্ছা এটা কি দোয়া তা মানুষ নিজের সব সময় নিজের কথাটাকে বেশি প্রাধান্য দেয় নিজের নিজের বিবেককে খাটায় এটা আল্লাহ সুবানা হুয়া তালাকে প্রাধান্য দেওয়া হলো না বরং আপনাকে আল্লাহ সুবানা হুয়া তালা যেই অবস্থায় রেখেছে যে অবস্থায় রাখবে আপনি যদি সন্তুষ্ট হতে পারেন যে আল্লাহ যেটাই হয় এটাই করলাম মানুষ কিভাবে ভাবে আপনি যাকে এত মানে যোগ্য কিছু মনে করতেছেন এর চাইতে কি বেটার কেউ নাই আল্লাহ যদি সিদ্ধান্ত নিয়ে থাকে আপনি বলতেছেন যে আমি এটা চাই না কেমন কথা এটা দুঃখ হয় এদের জন্য এরা আল্লাহকে চিনে নেয় আসল আল্লাহ যেন আমাদের কীরকম নির্বোধ হওয়া থেকে যেন হেফাজত করেন আমিন তো যেটা বলতে চেয়েছিলাম তাহলে দোয়ার ক্ষেত্রে আপনি হাত উঠিয়ে দোয়া করবেন এটাই হচ্ছে উত্তম তাহলে ইস্তেখারার দোয়া যেটা আপনি পার্সোনাল করতেছেন এই জন্য আপনি হাত উঠিয়ে করবেন যদি নামাজের পরে হয় তাহলে এটা ছিল এই হাদিসের শিক্ষা